টুইটার পেজের লোগোটা দেখে অনেকে ইতিমধ্যে বুঝে ফেলেছেন আজকের ভিডিওটা কী নিয়ে রেকর্ড করতে যাচ্ছি অ্যাভাইভ ওয়ার্ল্ড বা অ্যাভাইভ নেটওয়ার্ক নিয়ে আজকের ভিডিওটা মেনলি আমরা কথা বলবো ইতিমধ্যে আমি জানি আমার দর্শক বন্ধুদের মধ্যে বেশিরভাগই এই নেটওয়ার্কে জয়েন করে ফেলেছেন আমি এর আগে আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়েছি কিন্তু ভিডিও তৈরি করা হয়নি এই আজকে আমি এই অ্যাভাইভ ওয়ার্ল্ড নিয়ে ভিডিও তৈরি করছি যারা এখনও জয়েন করেননি এখনও সময় হাতে আছে একেবারে দেরি হয়ে যায়নি শেষ হয়ে যায়নি এখনও আপনি চাইলে এখান থেকে কিছু অ্যাভাইভ টোকেন এবং বিটকয়েন আর্নিংস করতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন কোর নেটওয়ার্কে যারা কাজ করেছিলেন এবং কোর মাইনিং করেছিলেন তারা শেষ পর্যন্ত কোর থেকে উইথড্র পেয়েছেন এবং আপনারা জানেন যে কোর বিটিসি মাইনিং করার একটা সুযোগ দিয়েছিল রিওয়ার্ড হিসাবে কিছু বিটিসি দিয়েছিল অ্যাভাইভ ওয়ার্ল্ডও আপনাকে রিওয়ার্ড হিসাবে ঠিক করের মতো কিছু বিটিসি দিচ্ছে এখনও যা সময় আছে বলে আমরা মনে করছি তাতে আপনি একটা ভালো পরিমাণ বিটিসি এবং ভালো পরিমাণ একটা অ্যাভাইভ কয়েন এখান থেকে আর্নিংস করতে পারেন যদি আজকেই আপনি এখানে যুক্ত হন প্রজেক্টটা খুবই সম্ভাবনাময় হতে পারে এটা কোরের থেকেও ভালো সম্ভাবনাময় একটা প্রজেক্ট কারণ ইতিমধ্যে আপনারা একটু খেয়াল করবেন আমি তাদের টুইটার হ্যান্ডেলে আছি এখানে তিনশো পাঁচ কে ফলোয়ার কিন্তু ইতিমধ্যে তাদের রয়েছে অ্যাভাইভের কোর টিম সুপার অ্যাক্টিভ মাত্র পঁয়তাল্লিশ মিনিট আগে দেখতে পাচ্ছেন তারা একটা পোস্ট করেছে তাদের দৈনন্দিন যে কাজ তারা করছে এবং তাদের যে প্রোগ্রেস সেটা সম্পর্কে তাদের টুইটার হ্যান্ডেলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিয়মিত তারা পোস্ট আপডেট দিয়ে যাচ্ছে এবং আমরা বুঝতে পারছি এখানে পোস্টগুলো দেখে দেখে যে তারা তাদের কাজ কিন্তু নিয়মিত করছে তারা শুধু একটা প্রজেক্ট মার্কেটে নিয়ে এসে চুপচাপ বসে নেই কোনো প্রজেক্টে যদি আমাদেরকে যুক্ত হতে হয় তাহলে আমাদেরকে খেয়াল করতে হয় যে সেই প্রজেক্টের কোর টিম কতটা অ্যাক্টিভ সো আমরা এখানে দেখতে পাচ্ছি কোর টিম ভালোই অ্যাক্টিভ আছে এখানে কাজ করলে আমাদের কোনো ক্ষতি নেই দিনে অনেকটা সময় আমাদেরকে এখানে দিতে হবে না অথবা আমাদেরকে এখানে কোনো ইনভেস্টমেন্টও করতে হবে না এর আগে আমরা জানি যে পাই আমরা সেল করতে পেরেছি এবং সাতোশি কোর অলরেডি মার্কেটে লিস্টেড সেটাও আমরা সেল করে টাকাটা হাতে নিতে পেরেছি তাই এখানে শুধু দিনে একটা ক্লিকের জন্য জয়েন হতে হবে আপনারা যদি চান এই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে জয়েন করবেন কিভাবে মাইনিং করবেন এবং কিভাবে ক্লেম করবেন সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে আপনারা খুব সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই জয়েন হতে পারবেন আর চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ওই লিঙ্কে ক্লিক করলেই আমাদের টেলিগ্রাম চ্যানেল ওপেন হবে এবং এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন এই মেসেজটা আপনার সামনে ওপেন হবে এখানে নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন আপনাকে অ্যাবাইভ ওয়ার্ল্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য প্রথম ফাঁকা ঘরটাতে আপনাকে একটা ভ্যালিড ইমেল দিতে হবে মনে রাখবেন এই ইমেলটা এখনই রানিং প্রয়োজন হবে কারণ এখানে একটা কোড যাবে যেটা ঠিক নিচের ঘরেই আপনাকে দিতে হবে এবং তারপরে বাই ডিফল্ট আমার রেফার কোডটা এখানে থাকবে যদি না থাকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার রেফার কোডটা এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও থাকবে সেখান থেকে আপনারা আমার রেফার কোডটা নিয়ে এখানে রেজিস্টার করবেন কারণ রেফার কোড ছাড়া এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না প্রথমেই ইমেইলটা দিয়ে দেওয়ার পরে নিচে সেন্ড ওটিপি বাটনটাতে ক্লিক করলে আপনার মেইলে একটা ওটিপি চলে যাবে মেইল চেক করে সেই ওটিপিটা কপি করে নিয়ে এসে এই ফাঁকা ঘরটাতে বসিয়ে দিতে হবে কোড বসিয়ে দেওয়ার পরে নিচে রেজিস্টার যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিতে হবে রেজিস্টার সাকসেসফুল লেখা আসবে এবং আপনাকে রিডাইরেক্ট করে অ্যাপস ডাউনলোড করার পেজে নিয়ে যাবে এখান থেকে যদি আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন তাহলে গুগল প্লেতে ক্লিক করবেন আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এবং আপনি যদি আইফোন ব্যবহারকারী হন তাহলে অ্যাপ স্টোরে ক্লিক করবেন আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে এবং আপনি সঠিক অ্যাপসটা পেয়ে যাবেন সেটাকে ডাউনলোড করে নেবেন আমি প্লে স্টোরে ক্লিক করছি সরাসরি প্লে স্টোরের অ্যাপসে নিয়ে এসছে এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি অ্যাভাইভ অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে অ্যাপসটাকে ওপেন করে নেবেন এবারে আপনি যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আবারও সেন্ড ওটিপি এই বাটনটাতে ক্লিক করবেন ঠিক আগের মতোই আপনার মেইলটা চেক করবেন আপনার মেইলে আবারও একটা ওটিপি পাঠানো হয়েছে সেটাকে কপি করে এনে এই ফাঁকা ঘরটাতে বসিয়ে দিতে হবে বসিয়ে দিলে লগ ইন বাটনটা এনাবেল হয়ে যাবে এটাতে ক্লিক করে দিতে হবে এরপরে কতগুলো পারমিশন চাইবে সেগুলো সব অ্যালাউ করে দিতে হবে রেজিস্ট্রেশন করার পরেই আপনি প্রথমে দেখতে পাবেন আপনাকে এখানে কিছু কয়েন দিয়ে দেওয়া হয়েছে সেটাতে ক্লেম বাটনে ক্লিক করলে আপনার অ্যাভাইভ কয়েনটা এই জায়গাতে জমা হয়ে যাবে এবং এই ক্লেম বাটনটাতে ক্লিক করলে আপনাকে বিটিসি দেওয়া হবে zero point five time zero six seven BTC আপনি পাবেন যেটা ক্লেম বাটনে ক্লিক করলে আপনার এই অংশে জমা হয়ে যাবে এছাড়াও এখানে বিভিন্ন কাজ রয়েছে যেগুলো করলে আপনি আরও বাড়তি গেগাহার্স পাবেন মাইনিং পাওয়ার পাবেন এবং বেশি বেশি মাইনিং হবে তো আমরা ক্লেম বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি আমাদের ক্লেমটা সাকসেসফুল হয়েছে এবং বিটিসিও আমাদের ক্লেম হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের বিটিসি অ্যামাউন্টটাও জমা হয়ে গেছে এভাবে চব্বিশ ঘন্টা পর পর আপনি এখানে আসবেন এবং এই ক্লেম বাটনগুলোতে ক্লিক করে আপনার যে মাইনিং রিওয়ার্ড সেটা আপনি কালেক্ট করে নেবেন এবার আমরা এখান থেকে ইনিশিয়েট ফ্রি এয়ারড্রপ এই বাটনটাতে ক্লিক করব এবার যে ড্যাশবোর্ডটা দেখাবে এটাই হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড আমরা এখানে আমাদের যখন মাইনিং পিরিয়ড শেষ হয়ে যাবে অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার শেষ হয়ে যাবে তখন এই ক্লেম বাটনটা এনাবল দেখতে পাবো এটাতে ক্লিক করলে আমাদের যে অ্যাভাইভ কয়েন মাইনিং হবে সেটা এখানে জমা হয়ে যাবে এবং নিচে এই ক্লেম বাটনটা এনাবেল হলে আমরা ক্লিক করলে এখানে আমাদের বিটিসি জমা হয়ে যাবে এখনও এই প্রজেক্টটার উইথড্র চালু হয়নি উইথড্র যখন চালু হবে এবং পরবর্তী কি কি আপডেট কখন আসছে সব কিছু আমি সময় মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং টুইটার হ্যান্ডেলে জানিয়ে দিব আপনারা তার জন্য একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এবং টুইটারেও চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা থাকলে আমাদের Telegram group Telegram channel Twitter handle Facebook গ্রুপে জানাতে পারেন সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে চাইলে কমেন্ট করেও জানাতে পারেন ভালো থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে